নিরাপদ রোগীটার নাম হচ্ছে নিরাপদ হ্যাঁ এটা পড়লে নিরাপদে থাকা যাবে হ্যাঁ, কাছে দেখি নিরাপদে থাকবে হ্যাঁ জি সামথিং হলে তো থাকবে সামথিং নিরাপদে এটা <laughs> তো থাকলো কত দাম এটা এটা দাম এমনি দাম অনেক চাই এটা মিনিমাম প্রাইস আপনার তিনশো টাকা মিনিমাম তিনশো টাকা কিন্তু এমনি চাইলে কত চাইলে আপনার এখানে রেট আছে সাড়ে পাঁচশো টাকা কোম্পানির সার হিসাবে আর কি যদি লুঙ্গি পেশাই হাই পেশা জীবনে সবাই তো লুঙ্গি পড়তে চায় কেউ পরে কেউ বা না পরে এই লুঙ্গিওয়ালার কি আসে যায় জীবন চলার পথে ওগো বন্ধু তোমাকেই করেছিলাম সাথী এই সেই রাজ্জাক সাবনা ববিতা ইলিয়াস কাঞ্চল লুঙ্গি ডান্সের lungi look at me come come বাংলার বীর বিহারী নবাব সিরাজদোলা আমি সিরাজদোলার অভিনয় করিতে পারি না তাই তো আপনাদের মাঝে কয়েক পিস লুঙ্গি নিয়ে এসেছি বিক্রি করার জন্য I am at your service তুমি পাখি আমার শুয়াচান পাখি হি আমি লুঙ্গি বেছি তুমি কিনিবা নাকে কাম কাম আচ্ছা লুক কাম কাম এটা কথা জিজ্ঞেস করি এই যে আপনি এত সুন্দর গান গাইলেন এতক্ষণ এত সুন্দর করে কবিতার মতো কথা বললেন এটা কি আপনি এই লুঙ্গি বিক্রির শিখছেন লুঙ্গি জন্য মানে এটা একটা এক্সট্রা কারিগর এক্সট্রা কারিগর হ্যাঁ, হ্যাঁ হলে করা যায় আকর্ষণ খুব ভালো আমি মনে করি এইভাবে মানে এই তো আপনার কথা তো খুব ভালো সখী গো হই আমার মন ভালা না ও বেচতে আইলাম লুঙ্গি কিন্তু বিক্রি হচ্ছে না বেচতে আইলাম লুঙ্গি কিন্তু বিক্রি হচ্ছে না সখী গো হই আমার মন ভালা না সুন্দর সুন্দর লুঙ্গি আনছি লাউ না একবার কিনি নাকি নিলে পরে কিন্তু সংসার আমার চলে না সখী গো হই আমার মন ভালা না সখী গো হই আমার মন ভালা না attention please look at me come come look at me come come discuss energy জিলুঙ্গি ইনক্রিয়েশন আর জিলুঙ্গি স্টাইল আর দেখতে আইলাম লুঙ্গি কিন্তু বিক্রি হচ্ছে না সখী গো আমার মন উঠা যাবে উঠা যাবে স্যার উঠে উঠে উঠে আমাদের একটা রাখছে স্যার সুন্দর সুন্দর লুঙ্গি আনছে লাউ না একবার কিনি না কিনিলে পরে কিন্তু